চেয়েছিল দিন কাটাত ঘটে নিজে রোজ

বেদনার মন কি মজুর করে এক যে ছিল দুরানি সোনামণি ছাড়া সন্তানের নাচে শান্তিতে মা বাঁচে কচি হাসি বুকে গীতার জড়িয়ে শুধু ধরে এক যে ছিল দূরাই হাত পুরে ঘরে দিল কাটা Ooh.